প্রথমত হচ্ছে যে আমরা জানি যে এই উপকূলে যে এই ধরনের একটি ঘটনা আমরা দুই হাজার পাঁচ সালে আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত করে সেই ক্যাটরিনা প্রায় আমেরিকার লুইসিনা রাজ্যে একদম প্রায় চরম ধ্বংসযোগ্য করে এবং এরপরে আসলে আমেরিকা এই লুইসিয়ানা রাজ্যের যে উপকূলে সেটি প্রায় আসলে বিশ থেকে তিরিশ ফুট উচ্চতার উপকূল এলাকায় ইয়া করে আছে আমরা যেটা বলি আছে ওয়াল তৈরি করে যে উপকূল দিয়ে তো এই উপকূলীয় ওয়ালে প্রত্যেকটা ওয়াল যে যে সার্চ যেটি হচ্ছে ওয়াল সেটা আসলে তৈরি করে এবং সেটা একটা পার্মানেন্ট আমাদের বাংলাদেশের মতো একদম জাস্ট যেটা বললাম যে এই মাটির তৈরি না ঠিক আছে মাটির তৈরি না আর এটি হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রথম হচ্ছে কংক্রিট স্ট্রাকচার তৈরি করে এবং কংক্রিট স্ট্রাকচারের পাশে যে আমাদের স্বাভাবিক যে জলাভূমি যেটা আমরা বলি ম্যানগ্রোভ ফরেস্ট সেই ম্যানগ্রোভ ফরেস্টও তারা ইয়ে করে যে এই যে ন্যাচারাল ইকোসিস্টেম এবং এরপরে অর্থাৎ আপনি দেখেন যে ওয়ালটা তৈরি করছে যে ভূমি থেকে শুরু করে যে এইটা পর্যন্ত থাকবে এরপরে উপরের অংশটা থাকবে যে যে সর্বোচ্চ যে জলস্থ সেটি রক্ষা করার জন্য হ্যাঁ আর আমরা জানি বিভিন্ন নেদারল্যান্ডেও আমরা জানি নেদারল্যান্ড যে দেশটি সেটি পুরোপুরি আসলে সমুদ্রের সমতলের নিচে এবং ওদের নেদারল্যান্ডের পুরোটাই আসলে সেই ক্ষেত্রে ওদের প্রতিরক্ষা বাদ এরকম ইয়ে আছে যে যে বিশেষ করে তাদের গেট প্রতি একটা গেট তৈরি করছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে রকম ঝড়ের আশা থাকে গেট তৈরি করে বন্ধ করে দেয় যে নদীর মধ্যে আর কোনো পানি অর্থাৎ সমুদ্র থেকে নদীতে কোনো পানি প্রবেশ করতে পারে না তো এইটি আসলে আমাদের বলি খুব আমরা বলি যে অনেক ব্যয়বহুল প্রজেক্ট আমাদের দেশের মতো দেশে আমি জানি না আসলে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রথম কথা হচ্ছে এক দুই বছরে না এটি আসলে এই ধরনের একটা পরিকল্পনা নিলে প্রায় বিশ তিরিশ বছর ধরে মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পড়া উচিত এক আর আমাদের দেশে আপনি যেটা বললেন যে আসলে আমাদের বাজেট প্রতি বছরে অনেক বরাদ্দ হয় এটা আমিও জানি দেখি প্রতি বছর কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশে দুর্নীতি দুর্নীতির কারণে আমরা জানি যে সবসময় যে এই ধরনের কাজগুলো উপকূল এলাকার বা নির্মাণ বা সংরক্ষণের কাজগুলো স্থানীয় রাজনীতিবিদ যখন যে দল ক্ষমতায় থাকে সেই রাজনীতিবিদরা এটা নিয়ন্ত্রণ করে এই ঠিকাদারি প্রসেস এবং এই ঠিকাদারি প্রসেস গুলো আসলে যেটি হয় যে যত টাকা বরাদ্দ হয় তার ঠিক মানে খুব খুব নগণ্যতম একটি অংশ আসলে ব্যয় করা হয় এই ব্যাপারগুলো মেরামত করার জন্য আর বাকি অংশটা পুরোটাই আসলে দুর্নীতিতে ব্যস্ত হয় এক আর এরপরে আর একটা জিনিস আমরা এমন সংবাদ পেয়েছি আমরা জানি আমি দেখছি যে পত্রিকায় যে স্থানীয় সংসদ প্রতিরোধ স্থানীয় সংসদেই হচ্ছে চায় না যে এই প্রতিরক্ষা বাদটা সৃষ্টি ইয়ে হোক মানে স্থায়ী প্রতিরক্ষা বাদ হোক এমন একটা এমন ধরনের প্রতিরক্ষা বাধাও যেটি দীর্ঘ সময় ধরে মানুষকে সংরক্ষণ করবে তো এই অর্থাৎ স্থানীয় প্রতি জনপ্রতিনিধি এটার বিরোধী আমরা এটি এটা আমি বলতেছি না কারণ আমি দেখছি এটি পত্রিকাতে সংবাদ আসছে বিভিন্ন পত্রিকা স্থানীয় আহ সম্পদেই হচ্ছে তার এই স্থায়ী সমাধান চান না কারণটা হচ্ছে যে এই ধরনের স্থায়ী সমাধান আসলে প্রতি বছর আমরা জেনে বলি কবি খাবার কাজের বিনিময়ে খাদ্য বা অন্যান্য বরাদ্দ আসবে না এবং স্থানীয় যে জনপ্রতিনিধি তাদের জন্য শুরু করবে না এটি আসলে একটি রাজনীতি আমরা বলছি যে এটি একটি রাজনীতি এখানে অনেক রাজনীতি জড়িত দুর্নীতি জড়িত এবং এটি একটি কথা এখন আমার কথা হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে আমি যদি বলি আমেরিকা আসলে এই যে লুইজিয়ানা যে বাদ বা বন্যা এটি আসলে করে America army corps of engineer তো এই আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার এই পুরো ব্যাপারটা বিশেষ করে কোস্টাল প্রোটেকশনের যে ব্যাপারটা ওরা নিয়ন্ত্রণ করে তো সেই ক্ষেত্রে আমি বললাম যে এটি আসলে এত বেশি ফেডারেল গভর্নমেন্টের এবং নিয়ন্ত্রণ এই জিনিসটা তৈরি করে তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমাদেরও হয়তো এরকম কোনো কিছু করতে পারি যে এই বাদগুলো যে আমাদের আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্স সেটি যদি করতে পারে সেটা একটা অন্য জিনিস আবার দুই আমার কথা হচ্ছে সর্বোপরি যে আমাদের এটি এমন একটি সংস্থার মাধ্যমে করতে হবে যারা দুর্নীতির উপরে উঠে রাজনীতির চাপ চাপের ঊর্ধ্বে উঠে প্রকৃত ভাবে যেখানে যে স্থানে যে ধরনের প্রজেক্ট করা দরকার স্থায়ীভাবে এই যে ঝুঁকি নিরসনের জন্য একটি প্রজেক্ট যখন যেখানে যে যে জিনিসটি প্রয়োজনীয় সেই রকম ভাবে প্রয়োজন প্রয়োজনীয় ইয়ে করতে হবে প্রজেক্ট নিতে হবে সেটি সারা আসলে আমাদের যেটি বললাম এই আমাদের বাংলাদেশের মতো একটি দেশ যেখানে আসলে আমাদের পুরোটাই সমভূমি আমাদের এখানে বঙ্গোপসাগর আমরা পৃথিবীতে এটা সবসময় থাকবে প্রতি বছরে প্রকৃতির নিয়মে প্রতি বছরে কম বেশি ঘনিচর সৃষ্টি হবে আবার জলোচ্ছ্বাস হবে আহ এর সঙ্গে আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের সমুদ্র সমতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণেও আসলে আমরা স্বাভাবিক হচ্ছে জলোচ্ছ্বাস প্রতিনিয়ত বাড়তে থাকবে প্রতি বছরই তো এই জিনিসগুলো প্রতিরোধ করার জন্য আসলে আমাদের একটি দল মত নির্বিশেষে দল মতের উপরে উঠে রাজনীতিবিদ স্থানীয় প্রশাসন বা আমাদের সরকারি আমলাতন্ত্র সবাই মিলে আসলে একটি যেটি বলে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এমন একটি প্রজেক্ট তৈরি করতে হবে যেটি আসলে টেকসই উন্নয়ন হবে এরকম প্রতি বছরে না যে এমন একটা আসতে এই বছর বেড়িবাদ একটু করলাম পরের বছর ভেঙে গেল আবার প্রতি বছর করতে দিন আমাদের আসলে এই যে বললাম যে একটি টেকসই উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করতে হবে উপকূলীয় এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য এবং এই যে আমরা জলসেচটাকে একটি অপেক্ষাকৃত স্থায়ী যেটি প্রতিরক্ষা ব্যবস্থা ইয়ে নির্মাণ করতে হবে